নইলে বিহা দিয়ে দে বাবা গাড়ি কিনে দে নইলে বিহা দিয়ে দে আমি মোহনের সুখে গাড়ি চালাবো দিয়ে দে বাবা গাড়ি কিনে দে হইলে বিহা দিয়ে দে আমি মনের সুখে ব্যবহারের eso সবার চালাবো আরে ধীরে ধীরে আরে আস্তে